কেমন আছিস বল এ মন খারাপ করাও এ কি হলো আরে বাপরে মদের দোকান খুলে বসে আছিস হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ? বল মন খারাপ কি হয়েছে কি কি আর বলবো ভাই কি আর বলবো আজকে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে এ বাবা সারা আজকে আমার দামি মার্সিডিস সেটাও চুরি হয়ে গেল আর আজকে বসের সাথে ঝগড়া হয়েছে যার ফলে আমার ঝগড়া শেষ হয়ে গেল চলে গেল মনে দুঃখে সুইসাইড করবো বলে ভেবেছিলাম ওই জন্য মদের মধ্যে বিষ মিশিয়েছিলাম সেটা আমি খেয়ে নিলেই खत्म bye bye tata good bye गया